আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আখতার আওয়ামী যুবলীগ টেকনাফ পৌর শাখার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চারশো অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে পৌরসভার শাপলা চত্বর প্রাঙ্গণে পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রীগুলো বিতরণ করেন এ সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে রোহিঙ্গা সংস্কৃতির পুনর্জন্ম ও রং শিরোনামে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গতকাল বিকেলে যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত এতে সহযোগিতা করছে জাতিসংঘের শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান আর্টিউলেশন এবং বিশ্বব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করার প্রতিষ্ঠান তের দেজ হোমস এতে সহযোগিতা করছে যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্ট প্রাঙ্গণের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের দশটি বড় ও একশোটি ছোট ক্যানভাস টেকনাফ উপজেলায় র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানিয়েছেন গতকাল বিকেলে তুলাতুলি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ইউসুফ মিয়াকে আটক করা হয় অপরদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন গতকাল সন্ধ্যায় হোয়াইকং সাতঘড়িয়া পাড়া থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামের এক অপরের মাদক কারবারিকে আটক করা হয়েছে উখিয়ায় আট কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট দুটি উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিদ্যালয়গুলো হচ্ছে রত্নাপালং ইউনিয়নের পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও জালিয়াপালং ইউনিয়নের জালিয়াপালং উচ্চ বিদ্যালয় উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম জানান বহুতল বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ায় শ্রেণী সংকট দূরীকরণ সহ সাত শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত মোহাম্মদ রিদওয়ান প্রকাশ কালো রিদওয়ানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ গতকাল রাতে কালামারছড়া ইউনিয়নের চালিয়াতলি থেকে তাকে গ্রেফতার করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান এক মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে আবারও এলাকায় সন্ত্রাসী এবং ডাকাতি চালিয়ে আসছিল রিদওয়ান তার বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় দুইটি অস্ত্র মামলা ও দুটি ডাকাতি মামলা রয়েছে ঈদগাঁওয়ের গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি স্বামী আবু তাহেরকে গ্রেফতার করেছে র্যাব পনেরো গতকাল সন্ধ্যায় রামু উপজেলার চাকমারকুল থেকে তাকে গ্রেফতার করা হয় সে ঈদগাঁও ইউনিয়নের দরগাপাড়ার মীর আহমদের ছেলে পুলিশ জানায় গত সাতই মার্চ থেকে ঈদগাঁওতে ফাতেমা আক্তার নিখোঁজ হন তিন দিন পর ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায় এ ঘটনায় স্বামীকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন নিহতের মা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল এগারোটা চল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা